যারা হাত তুলেছে অনেকের আব্বা অনেকের আম্মা দুনিয়ার মেস থেকে বিদায় গ্রহণ করে তোমার দরবারে চলে গেছে মা কোন অবস্থাতে পিতা কোন অবস্থাতে কেউ তো বলতে পারি না জনম দুঃখে পিতা মাতার জন্য কোনো সংবাদ দিতে পারি না আমার মা কথা বলতে পারে না মোবাইলও ভালো বলতে পারে না আল্লাহ আমার একমাত্র আল্লাহ একমাত্র পুত্র আমি মায়ের কথা সব যদি মনে পড়ে আমিন আল্লাহ আমার মার জবানটাকে সুস্থ রেখে আল্লাহ মায়ের সাথে কথা বলতে পারে জীবনে সুন্দরভাবে একবারই ব্যবস্থা মার করে দাও ও আমার মা প্রিয় মা জননী হারি যেও কবু তুমি তোমারই পদ তলে জান্নাত ভুল হারিও মা জননী হারিয়ে যেও না কব তুমি খোদার পরে মাগো তুমি দামি জানিয়ে দিলে নই দিবস জামি মা যদি ফেলে তার চোখের পানি ধন্য করো তার চরণ চুমি ও আমার মা প্রিয় মা জননী হারি যেও না কবু তুমি জনম দুঃখিনী মা রাত কবে রয়ে গেছে বাড়ি যখন ফিরে যাবো মা আমার জেগে থাকবে একটি ডাক দেখলে বাবা ওঠে মা ওঠে সন্তান গুলো প্যাকেটের দিকে তাকায় আর স্ত্রী ব্যাগের দিকে তাকায় পকেটের দিকে তাকায় এই জলম দুঃখের বাজার হারিয়ে পেয়েছি দুনিয়ার সমস্ত রহমত বরকত হারিয়ে ফেললাম রব্বুল আমিন আল্লাহ মা বলে আর ডাকতে পারি না ফুটা বলে আর ডাকতে পারে না রব্বুল আমিন আল্লাহ মায়ের জন্য দুখান হাত তুলেছি কত কষ্ট করেছে আমাদের জন্য একটা মায়ের বুকের ভিতর লাগতে মেরেছি মা সহ্য করেছে সন্তানকে কোনো জায়গায় কষ্ট দেয় নাই মায়ের জন্য দোয়া করে আল্লাহ মায়ের কবরটাকে পিতার কবরটাকে আল্লাহ রে জল জান্নাত বানায় দাও রব্বির হামকুমা কামা রব্বায়ানি সগীরম রব্বির হামকুমা কামা রব্বায়ানি সগীরম আমার মা বোন এসেছে মা বোনদেরকে সময় মতন জীবন করতে পারে আসিয়ার মতন জীবন করতে পারে আমার মা বোনদেরকে সেই নসিব করে দাও